সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে একটি মাই ল্যাব দেখতে পারতেছেন মাই ল্যাব একটি বক্স তো এই বক্সটি কাস্টমার বলতেছেন তিনি বাড়ি বাহির থেকে আনছেন তো এটা হয়তো কোনো মেকানিক্স একবার দেখাইছেন তারপরও ভালো চলছে না আপনারা দেখতে পারতেছেন এটার মডেল দিস হইল নাইন নাইন নাইন মানে ত্রিপল নাইন তা আমি এটাকে এখন রিপেয়ারিং করবো আমাদের হোম সার্ভিসিং সেবা থেকে যেহেতু এসেছি তো আমরা এটাকে রিপেয়ারিং করব এটাকে এখন আমি খুলে নেব এটি তো যারা সাউন্ড সিস্টেমের কাজ করেন তাদের ক্ষেত্রে হয়তো ভিডিওটাকে সবসময় আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমরা বিভিন্ন দেশের বা বাংলাদেশের আমরা ইলেকট্রনিক্স পণ্য colour TV LG TV sound system China sound system Malaysian sound system CL Singapore মানে অল আমরা করে থাকি আমি দেখতে পাচ্ছেন এটা খুলে নিয়েছি এটা কি ট্রান্সফর্মার ট্রান্সফর্মার দ্বারা গঠিত তো ট্রান্সফর্মারটির ভোল্টেজ হচ্ছে চোদ্দো এম্পিয়ার হচ্ছে পাঁচ তো এটা এখন একেবারেই অবস্থায় আছে এটা একেবারেই পাওয়ার নেই তো আমি এটাকে খুলে নিই যেহেতু এটা মেশিনে হয়তো ব্যান্ড হতে পারে AC 40 মেপে নেব দেখি এটা ইনপুট ভোল্টেজ আগে আছে এটার মূলত প্রথমে এখন ইনপুট ভোল্টেজই নেই অর্থাৎ যে ট্রান্সফর্মারটি রয়েছে এই যেই ট্রান্সফর্মারটি রয়েছে তো এই ট্রান্সফর্মারটি বলতে গেলে এসি সম্ভবত কেটে গেছে তো এর মধ্যে একটা ফিউজ আছে আমি আগে দেখিনি ফিউজটি ঠিক আছে কিনা কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যদি ফিউজটি ঠিক থাকে তাহলে এটার কাজ যদি আমরা করব মানে এসি যদি ঠিক থাকে তাহলেই কাজটি করে নেব তো ফিউজটি যাতে মেপে নিই তো এটার ফিউজটি অবশ্যই কেটে গেছে তো ফিউজ কাটার কারণ হয় অনেক সময় এটার এই ট্রান্সফর্মার এসি যখন মানে প্রাইমারি কয়েল যখন কেটে যায় তখনই এই সমস্যাটা হয় তো আমি এখন তাতালটা হিট করে নেব আগে দেখে নিই এটার কি আসলেই এই ট্রান্সফরমার কেটে গেছে শর্ট হয়ে গেছে না লোড বেশি দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে তো এটি স্কিপ করে নেব হ্যাঁ তো ভিউয়ার্স আমি আমার হাতে মিটারটি দেখতে পাচ্ছেন তো আমি এই শিকড়টি মেপে নিলাম আসলে এটার ফিউজ কেটে গেছে কারণ ওইখানে পুরে হয়তো শর্ট হয়ে এই সমস্যাটা হয়েছে একটু কাস্টমারের সাথে করে কথা বলি তো সম্মানিত ভিউয়ার্স আমি ফিউজটি কেটে গিয়েছিল তো ফিউজটি লাগিয়ে নিয়েছি তো এখন এটার স্পিকারগুলি লাগিয়ে আগে চেক করে নিই যে ঠিক আছে কি না তো আমি এবার একটু চেক করে নিব আমাদের কানেকশনটি চলে এসেছে তো এখান থেকে যে স্পিকারটি রয়েছে আমি আসলে যে স্পিকারের যে কানেকশনগুলি রয়েছে এখানে আসলে যে আইসিগুলি লাগানো রয়েছে তো এর মধ্যে একটি আইসি কেটে গেছে সেটা হচ্ছে এই টি হ্যাঁ তো আমরা এই আইসিটিকে খুলে নেব খুলে আরেকটি নতুন আইসি লাগিয়ে দেবো ওকে একটু স্কিপ করে নিই তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে লাইটটি ধরেছি তো এখানে পুরাই পুড়ে গেছে এই এই আইসিটিকে আসলেই চেঞ্জ করে দিতেই হবে আবারও যেতে পারে হ্যাঁ আমি একটু স্কিপ করে নেই দেখতে পাচ্ছেন এখানকার যে বিষয়টা এখানে পুরাই কালো হয়ে গিয়েছে আসলে দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা এটাকে একটু সোল্ডারিং করে নিয়ে আগে দেখি কি পরিস্থিতি তো ভিউয়ার্স এটার আসলে যে টুইটার যে ছোট স্পিকার দুটি রয়েছে তো এই দুটার স্পিকার হয় শর্ট হয়েছে ভোল্টেজ ঠিকই আছে কিন্তু ছোট টুইটার স্পিকারের যে সাউন্ডগুলি সেটি দিচ্ছে না তো আমি এখন এই দুটি আইসি অনেক সময় অনেক প্রচুর হিট হচ্ছে তো এই দুটা আইসি আমি লাগিয়ে নেব তাই এই দুটা আইসি এখন আমি খুলে নিচ্ছি আমি দুইটি আইসির সোল্ডারিং খুলে নিলাম তো এখন আমি আইসিটিও খুলে নেব স্কিপ করে নিই তো এই দুটি আইসি গ্রেট সাউন্ডটা অনেকটাই কম দিচ্ছে যার কারণে এই দুটি আইসি আমি খুলে নেব তো এটার নাম্বারটা আমি খুলি দেখবো আসলে কত নম্বর আইসিটি তো আমি প্রথমে একটি খুলে নিলাম আইসিগুলি দেখতে পাচ্ছেন এক একটা অন্যরকম তো এটি হচ্ছে বিশ তিরিশ আইসি হ্যাঁ? তো এক এক আমি দুটি আইসি খুলে নিলাম বিশ তিরিশ আইসি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই দুটি আইসি এই দুটি আইসি আমরা খুলে নিলাম এখন আমরা যে একটা নতুন আইসি সংগ্রহ করব সংগ্রহ করে লাগিয়ে দিলেই ভিওয়ার্স আমি নতুন দুটি আইসি নিয়ে নিলাম এখন এই আইসিগুলি আমি এখানে স্থাপন করব আইসিগুলি এখানে স্থাপন করলে আমাদের কাজটি অবশ্য শেষ যদি অন্য স্পিকারে প্রবলেম থাকে তো সেক্ষেত্রে নতুন স্পিকারগুলি লাগিয়ে নিলে আবার পুনরায় এটা চলতে থাকবে সেই নতুনের মতন তো একটু স্ট্যান্ড করে নিলাম যাতে জটপট বসানো যায় তো আমি এখন স্থাপন করে নিচ্ছি তো এর আগে কাজটি করেছিল হয়তো কোনো মেকানিক হাতটি একেবারেই পুড়ে যায় তো ডিওয়ার্স আমি স্পিকারটির দুটো সি লাগিয়ে নিলাম এখন সোল্ডারিং করা যায় Thank you. তো আমি এটাকে একটু ওয়াশ করে নেব আমি আইসি দুটি লাগিয়ে একবারে কমপ্লিট করে নিলাম এখন পুনরায় আবার লাইন লাগিয়ে দেখব এটার এখন কী পরিস্থিতি আশা করি ঠিক হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট ফ্রিজ করে নেব না এটা আপনাদেরকে দেখাচ্ছি লেকচার বক্স তারগুলি অনেকটা ছোটই দেয় তো কাজ করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় তো এখন লাইটটি লাগিয়ে নিই পাওয়ারটাই ছিল পাওয়ার হ্যাঁ, ছিল তো ভিউয়ার্স আমাদের কার্যক্ষ শেষ বড় স্পিকার ঠিক আছে শুধুমাত্র সাইডে যে ছোট স্পিকারগুলো রয়েছে শর্টয়া কয়ের শব্দ কারোর ভিতরে পুড়ে গেছে তো দুটি স্পিকার লাগিয়ে নিলেই আবার পুনরায় ব্যবহার করতে পারবে ভিউয়ার্স আমাদের বক্সটির কাজ শেষ তো একেবারেই ফুললি শেষ করতে পারলাম না এই কারণে শুধু এই দুটো আইসি লাগবে সরি আইসি দুটি লাগিয়ে দিয়েছি শুধুমাত্র এই ভিতরে যে স্পিকারগুলো রয়েছে সেই স্পিকার দুটি লাগাই দিলেই একবার নতুন সাউন্ড আবারও তো কাজটি এখানেই শেষ স্কিপ করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে